ভাই এটা কি জিনিস এখন কি ভাইদের কাছে বলতে হবে ও আবার কিটা আমার দিকে দৌড় মারলো শহীদুলির মেয়ে বল চলো ছেলের বিয়ে দেবে মেয়ে খুঁজতে হবে মেয়ে আছে তো বাবলা মণ্ডলের খোঁজ খবর দাও খোঁজ খোঁজ খবর দেবো সে তো মনে করো কচু গাছে উঠে এখন ডাল কাটছে কচু গাছের ডাল কাটছে খাট বানাবে নাকি হ্যাঁ নতুন বিয়ে দেবে না তাছাড়া মনে করো ফুল গাছের খাট আছে এবার এখন পর্যন্ত ওইটাই আছে কারণ ওই দিয়ে শুরু হোক কি করা যাবে আজব প্রাণী মানে তুই কি দেখলি কি oh, বলবি তো রাজব প্রাণী মানে কি সেইটা ভয় নেই আমরা তো আছি কি না আমরা তো মরে যাই না আল্লাহ থেকে

ডিম মানে কি গাছ দিলে নাকি ডিম কি হ্যাঁ? বলছে ম্যাড ফ্যাড ব্যাড এগুলা কিছু তো বুঝলাম না ম্যাড মানে তো আমার বড়াপার নাম বড়াপার নাম যে দেখছে হোয়াট ডু বড় কি পাগল নাকি আরে এই এলিয়েন কি সারাদিন গালাগালি করে নাকি ধর বাবা ধর গান্দে ফাঙ্কুলো তুই ফাঙ্কুলো ফাঙ্কু মাঙ্কু সে আবার কি মানে ফাঙ্কু মারবে নাকি ফাঙ্কু মারবে হ্যাঁ, হ্যাঁ। কনসেপ্ট আমার বাবা ফাঙ্কু মারবে তুই ফাঙ্কুলো স্টপ ইওর মাউথ আর স্মোকিং স্মোকিং স্মোকিং মানে কি ট্রাক্টর চালাবে নাকি পকিং স্মোকিং নয় mocking, idiot মূর্খ হ্যাঁ ব্রো ওয়ান ইজ মোর তুই বললি মারবি নাকি আমাদের লোকের মারবি আমাদের দোকানদারে মারবি কামড়াবি আমাদের লোকে কোন পাগলদের কানায় পড়লাম আমি একটা কালাম বিড়ি খাবো হ্যাঁ কালাম বিড়ি খাবে কত টাকা আছে কত টাকা আছে কালামবিড়ি খাবে এমন একটা মোর মার্কা গুণ পায় না আরে কালামবিড়ি খাবে কি ক্ষমতা কালামবিড়ি এত বড় লোক এ কত টাকা আছে ভাই আপনার বিয়ে হয়েছে আরে আপনি তো আজব লোক আমি একটা বিড়ি খাবো এর সাথে বিষ সম্পর্ক না এমনি বলছিলাম ভাই আমার একটা ভাগ্নি ছিল তো সত্যি কি আপনাকে বিড়ি দেবো এরা আবার কি বিয়া দেবো একটা বিড়ি খাবো স্যার সাথে বিড়িটা চলে গেল তাহলে কত টাকা তুই মানে জন্য দিলি ওটা বিড়ির দাম দু টাকা দু বিড়ির দাম দুই টাকা এইটাই তো বেশি তুই একটা বিড়ির দাম জানিস আমি আমার বাপের চার বিঘি জমি বিক্রি করে একটা বিড়ি কিনে নিয়েছি একটা দু টাকা দিচ্ছি কি তাহলে তোর বিড়ির দাম কত অন্য গ্রহ লোক বলি তোর কাছে কম করে নিচ্ছি বাহাত্তর হাজার টাকা বললি বাহাত্তর হাজার টাকা দাম আমার তো সব বুঝতে পেরেছি বাহাত্তর হাজার টাকা দাম আরে কোন জায়গায় আছে বাহাত্তর হাজার টাকা একটা বিড়ির দাম বিড়ি যেহেতু নেওয়া হয়ে গেছে একবেলা না খেয়ে তো আমি তাহলে তো বিড়ি যখন নিয়ে ফেলেছি আমার কাছে তিরিশ হাজার টাকা আছে মাথা স্বাদ মিটে যাবে বুঝেছ বিড়ি কিনা নাই এটা হচ্ছে জেলা সাবধানে কাবারের লোক তুমি বিড়িতে খাইতে পারে না কালাম বিড়ি আর তুমি খাসো কালাম বিড়ি তোমার আগে আছে করেছি আমার কাছে তো এত টাকা নেই তো বিড়িটা ফেরি না বিড়ি দেওয়া না তুই মুখে দিছি বিড়ি বিড়ি আমি ফেরত নিতে পারবো না টাকা দিতে হবে আজব জায়গায়